এবং আসন্ন উল ফিতর দুই হাজার তেইশ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে দেশব্যাপী অসহায় এবং দুস্থ মানুষদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এরই প্রক্রিয়া হিসাবে শেখ হাসিনা সেনানিবাসের সাত পদাতিক ডিভিশন এবং বরিশাল অঞ্চল কর্তৃক বরিশাল বরগুনা বাগেরহাট পিরোজপুর পটুয়াখালী গোপালগঞ্জ ও ঝালকাঠি জেলায় গরিব দুস্থের মাধ্যমে মধ্যে খাবার খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে সেনাবাহিনীর এই উদ্যোগ এই সকল অসহায় গরিবদের ঘরে ঘরে ঈদের আনন্দ বয়ে আনবে বলে আশা করা যায় আজকে আমরা সর্বমোট এখানে পাঁচশো পরিবারকে দিয়েছি এবং টোটাল আমরা এই এলাকায় তিন হাজার পরিবারকে দিয়েছি আমাদের সাতপ্রধান ডিভিশন এবং বরিশাল অঞ্চল থেকে